ভিউয়ার্স ওয়েলকাম টু ফ্রিল্যান্সার জীবন ওয়ান্স আগেন আজকে আমি যে সাইটটি নিয়ে কথা বলবো এটা একটি বিটকয়েন ওয়ান ইয়ার্নিং সাইট তো সাইট থেকে আপনারা ফ্রিতে বিটকয়েন ইনকাম করতে পারবেন তো কথা না বলে চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি আমার চ্যানেলের অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয় সেই বিষয়ে টিউটোরিয়ালগুলো আপলোড করি তো পরবর্তী নতুন ভিডিওর জন্য ওটি প্রেস করবেন তো চলুন শুরু করি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা সাইটটির নাম হচ্ছে ফোসেট পে তো এই সাইটে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সাইন আপে ক্লিক করবো আপে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ইউজার নেম দেওয়া আছে জায়গায় ইউজার নেমের পরে মেল অ্যাড্রেসে দেওয়া আছে তারপরে আছে হচ্ছে পাসওয়ার্ড এবং ডিপি পাসওয়ার্ড তো এই আপনার ইউজার নেম দিয়ে দেবেন তারপরে মেল অ্যাড্রেসটা প্রোভাইড করবেন তারপরে একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা রিপিট করবেন আবার তারপরে এখানে একটা টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পর আই এম নট এর উপরে ক্লিক করবেন তারপরে এখানে একটা ক্যাপচার আর ফিল আপ করতে পারবে এখানে বলছে প্রেসিডেন্ট কোচিং এই কোচিংগুলোর ছবি তুলে ভেরিফাই করে দিতে হবে দেখেন ভেরিফাই তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে একটা যে এখানে আপনারা যে মেলটা প্রোভাইড করছেন এই মেলটা এই মেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক চলে যাবে ঠিক আছে তো এটা আপনার ইনবক্সে পেয়ে যাবেন তো এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না আর আপনাদেরকে অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না তাহলে আপনার দুটো অ্যাকাউন্টই ব্যান্ড হয়ে যাবে আপনি আর এই সাইট থেকে ইনকাম করতে পারবেন না তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে আমরা সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করলে এখানে আপনার ইউজার নেম অথবা মেইল অ্যাড্রেস প্রোভাইড করতে বলবে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আপনারা দিয়ে দেবেন তারপর হচ্ছে আই এম নট উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তার ক্যাপটা চলে আসবে দেখেন এখানে আমাদের বাস সিলেক্ট করতে বলছে বাসে দুটোটি সিলেক্ট করে আমরা এখান থেকে এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে ট্রাফিক লাইট ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিতে হবে দিয়ে ভেরিফাই করে দিতে হবে ভেরিফাই করে দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে এখান থেকে আপনারা কী কী ইনকাম করতে পারবেন বিটকয়েন বিটকয়েন ইনকাম করতে পারবেন ইটকয়েন ইনকাম করতে পারবেন ডগি কয়েন ইনকাম করতে পারবেন লিড কয়েন ইনকাম করতে পারবেন তো আমি এখান থেকে একটু কাজ করে আপনাদেরকে দেখাই দেবো অবশ্যই তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে যেখানে আপনার বিটিসিগুলো আর কি স্টোর করে রাখতে পারবেন তো জনপ্রিয় একটি ওয়ালেট সাইট হচ্ছে কয়েনবেস আপনার যাদের কয়েনবেজে অ্যাকাউন্ট নাই আমার কয়েনবেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আপনারা কয়েনবেজের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই আপনার একটা কয়েনবেজ অ্যাকাউন্ট করে নেবেন তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই সাইটটা থেকে আপনার ইনকামের পর সরাসরি আপনার টাকাটা বের করতে পারবেন না ঠিক আছে সেজন্য আপনাকে একটা ওয়ালেট অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করে দিতে হবে ঠিক আছে তো লিঙ্ক <clears throat> আপ করার জন্য আপনি এখানে দেখবেন ডান দিকে লিঙ্ক অ্যাড্রেস লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলে দেখেন এখানে আপনাকে দেখা হচ্ছে যে বিটিসি ইটকয়েন ডিওকয়েন আপনি কোনটা এখন অ্যাড করবেন আমি বিটিসি অ্যাড করবো বিটিসিতে ক্লিক করে এইখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা কোথা থেকে দিব আমরা দেখেন আমি নিচে যে দেখেন এগুলো আমি অ্যাড করছি তিনটা অ্যাড্রেস আপনারা কীভাবে অ্যাড করবেন আপনারা সর্বপ্রথম কয়েন কয়েনবেজে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে ডাউনলোড দিয়ে নিচে যাবেন বিট কয়েনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে বলবেন রিসিভ রিসিভ যে ডান দিকে রিসিভ আছে রিসিভ এ ক্লিক করলে এখানে আপনার একটা আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন তারপরে যে ওয়ালেট অ্যাড্রেস আপনার ওয়ালেট অ্যাড্রেসটা প্রভাইড করছে এখানে আপনি ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার অ্যাড লিঙ্ক ক্লিক করবেন অ্যাড লিঙ্কে ক্লিক করলে আপনার এইখানে লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনারা বিটকয়েন ওয়ালেট অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন ইথোরিয়ামটা আবার এখান থেকে কপি করে যেভাবে আমি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা বের করবো এরকম ইথোরিয়ামের ওয়ালেট অ্যাড্রেস আপনার এখানে পাবেন তো এগুলো কপি করে নিয়ে আপনারা এখানে লিঙ্কগুলো অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে এখন আমরা দেখবো কীভাবে কাজ করা যায় আচ্ছা যাই হোক কাজ করার জন্য এটাকে আপনি সর্বপ্রথম দেখ কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার নিজস্ব একটা ডিপোজিট অ্যাড্রেস আছে এই এই সাইটে আপনি কীভাবে পেমেন্টটা আর কি নেবেন সেজন্য এখান থেকে একটা এই সাইট থেকে একটা ডিপোজিট অ্যাড্রেস দিবে সেটা হচ্ছে ডান দিকে দেখেন ডিপোজিট ডিপোজিট লেখা আছে তো এই ডিপোজিটে ক্লিক করলে এখানে দেখেন বিট কয়েনের ডিপোজিট অ্যাড্রেস দেওয়া আছে এটা আমরা ক্লিক করে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে এই অ্যাড্রেসে দেখেন আর্ন অপশনটা আছে আর্ন অপশনে ক্লিক করলে এখানে দেখেন এই যে ফাউসেট লিস্ট লেখা আছে ফাউসেট লিস্ট ক্লিক করব আমরা তো ক্লিক করার পরে এখানে দেখবেন bitcoin ethereum dogecoin litecoin এখানে যে চারটা কয়েন আছে আর নিচে দেওয়া আছে হচ্ছে ওয়েবসাইটের নাম যে ওয়েবসাইটগুলো থেকে আপনারা ফ্রি ফ্রি পাঁচে পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর পর আপনারা বিট কয়েন এখান থেকে ফ্রিতে নিতে পারবেন দেখেন এখানে টু ডে পে কি টোটাল পেইড টুডে আজকে টোটাল পেইড করছে এই সাইটটা হচ্ছে আট ইউএসডির মতন ফ্রিতে ঠিক আছে তো আমরা এখন কি করব বিটকয়েন নিতে গেলে এখান থেকে আমরা ডান দিকে ভিউয়ে ক্লিক করব ভিউয়ে ক্লিক করার পরে এই সাইটটাতে প্রবেশ করবে নেট হ্যাঁ। স্পিডটা একটু স্লো তার কারণে লোড নিতে একটু দেরি হচ্ছে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে আপনারা সাইট থেকে কীভাবে ইনকাম করতে হয় সেটা বুঝতে পারবেন না তো আজ যাই হোক এখানে আমরা ওয়েবসাইটে ঢুকে বসছি হ্যাঁ তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি এই নিচে দেখেন ক্লাইম টেন সাতাশি এভরি সিক্স মিনিট এই সাইটটা প্রতি ফাইভ মিনিট পর পর দশ সাতাশি করে ক্লাইম করার সুযোগ দেয় তো এখানে আমরা ইন্টারিয়র বিটকয়েন অ্যাড্রেস আমার এখান থেকে ফার্স্ট প্লে থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়েছি সেটা আমরা এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে দেখেন ক্লাইম লেয়ার দেওয়া আছে তো আমরা ক্লাইম লেয়ারে ক্লিক করবো ক্লিক করলে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে এটা লিখে দিতে হবে এই যে এখানে ইউর অ্যান্সার এখানে দেখেন কী বলছে বি ই এন এস তারপরে স্পেস দিয়ে A N D N space তারপর কী বলছে rice R I R I C rice বাস এখান থেকে আমরা ক্যাপচাটা ফিল আপ করলাম ফিল আপ করার পরে নিচে দেখেন এখানে বলছে click please click on the anti bot link in the following order এখানে বলছে um, ওজো এখানে দেখেন এখানে যেটা আছে এই যে এটা এটা হচ্ছে এটাতে ক্লিক করতে হবে তারপর আছে হচ্ছে লুল লুলে ক্লিক করতে হবে বলে তারপর হচ্ছে তিনটা ওয়ানে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে ফাইভ জিরো ফাইভে ক্লিক করতে হবে ব্যাস করার পরে এখানে ক্লাইম অপশনটা চলে আসবে এখান থেকে আমরা ক্লাইম নাও দিব আচ্ছা ক্লাইম নাও দেওয়ার পরে এই সাইডটা থেকে আমাদের আমাদেরকে ফ্রি আর কি এই যে দেখেন এখানে আমরা পেয়ে গেছি এই দেখেন এখান থেকে আমরা দশ সাতাশি ফ্রি পেয়ে গেছি আমরা এখন চেক করে দেখেন ফেসের পেসে চলে যাবো তারপরে এখানে ড্যাশবোর্ডের পরে ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন আমার এখানে তেতাল্লিশ ছিল এখানে তেপ্পান্ন হয়ে গেছে দেখেন এইখানে হিস্ট্রি আছে যে রিসিভ ফ্রম আমি এখনই বিস ডট আইও এখান থেকে দশ বিটিসি আমার পেমেন্ট এই যে দেখেন একত্রিশে ডিসেম্বর এখনই এখনই আমি এটা নিলাম দেখেন যে রিকোয়েস্ট পে আউট রিসিভ হচ্ছে ওয়ান ফ্রুসেট ফ্রুসেট ভিজিট হচ্ছে ওয়ান ভিজিট ফ্রুসেট বলতে এই ওয়েবসাইটগুলোকে বোঝানো হয়েছে যাই হোক এইভাবে আপনারা এখানে আরও অনেক এখানে অসংখ্য ফিসেট লিস্ট আছে এই দেখেন এই এগুলো একটা কোনো ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো ভিজিটের মাধ্যমে আপনারা এখান থেকে খুব ভালো পরিমাণে বিটকয়েন ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং এটি পাঁচ মিনিট ছয় মিনিট পর পরে আপনি আবার পুনরায় ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা এই কয়েন বেজের অ্যাকাউন্টটা কিসের জন্য দরকার কয়েন বেজের অ্যাকাউন্টটা দরকার হচ্ছে আমি আগে বলে রাখছি যে এখানে আপনাদের এখান থেকে সরাসরি আপনারা আপনার ব্যাংকে অথবা টাকা ব্রিটিশটা বের করতে পারবেন না সেজন্য আপনাকে অবশ্যই কয়েন বেজে নিয়ে যেতে হবে তো এখানে যখন আপনার মোটামুটি দশ হাজার অথবা বিশ হাজার সাতাশি অথবা ডগি কয়েন লিড কয়েন যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে আপনি কি করবেন ডান দিকে উইথড্র অপশন আছে উইথড্র অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন কি বলছে উইথড্র আর প্রসিড এভরি আট ঘন্টা মানে এইটা এইট আওয়ার্স মানে প্রতি আট ঘন্টায় আপনাকে এখান থেকে উইথড্র দিবে তো don't unnecessary over burden the support step by using constant মানে এখানে বলছে আপনাদের যে অ্যামাউন্টটা সেটা অল্প পরিমাণে অ্যামাউন্টটা ট্রানজাকশন না করে বেশি পরিমাণে যখন হবে তখনই ট্রানজাকশন করবেন না হলে এখান থেকে যে ট্রানজাকশনের জন্য একটা একটা ভ্যাট কাটে তো এখান থেকে যদি আপনি সে এক্সাম্পল স্বরূপ এখান থেকে যদি এক হাজার সাতাশি আপনি ট্রানজাকশন করেন সেক্ষেত্রে ওখান থেকে অর্ধেক কেটে নিতে পারে তো এই জন্য আপনার যখন বেশি বিটিসি ইনকাম হবে তখনই আপনারা এখান থেকে উইথড্র অপশনে চলে যাবেন চলার পরে এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনারা কোনটা আপনারা আর কি ক্যাশ আউট করবেন তো এখানে আমি বিটকয়েনটা দেখা দিলাম তারপরে ওয়ালেট অ্যাড্রেস এই ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই কয়েন বেজের এখান থেকে কয়েন বেজে যেমন চলে আসে এই জন্য এই ওখান থেকে আপনার এই অ্যাড্রেসটা আপনার এখানে পেস্ট করে দিতে হবে তারপর উইথড্র অ্যামাউন্ট এখান থেকে উইথড্র অ্যামাউন্টটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে হ্যাঁ এখান থেকে উইথড্র অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন যতটুকু আপনারা এখান থেকে উইথড্র করতে চান তারপর এখান থেকে প্লেস উইথড্রল ঠিক আছে এখান থেকে আপনি উইথড্রলে ক্লিক করলে আট ঘন্টার ভিতরে আপনার এখানে যে বিটিসি আপনার ট্রানজ্যাকশন করেছেন সেই ট্রানজ্যাকশনটা আপনার কয়েন বেজে চলে যাবে আর কয়েনবেস থেকে আপনি আপনার বিকাশ বা ডিউবিএল বা রকেটে আপনি সরাসরি টাকাটা নিতে পারবেন তো নেক্সট ভিডিওর টপিক হচ্ছে কীভাবে কয়েন কয়েনবেস থেকে ঘরে বসে কীভাবে বিকাশ এবং রকেটে টাকাটা নিতে পারেন সেটা দেখা দিব তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে আপনারা পরবর্তী ভিডিওটা পাবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেস্ট করে রাখবেন এই ভিডিওতে এই পর্যন্তই দেখাবো আর নেক্সটটা দেখাবো হচ্ছে কীভাবে কয়েনবেস থেকে আপনারা বিকাশ বা রকেট ডিবিবিএলে টাকাটা ট্রানজ্যাকশন করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন